আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রনি আমি প্রবাসী আমার মাজায় ব্যথা ছিল মাজায় থেকে সামান্য পাতে গেছিল ওখান থেকে আমি চলে এসে ডিপিআরসি হাসপাতালে ডক্টর শকুল্লাহ প্রধানের সাথে কথা বলি এবং সে আমাকে এমআরআই করায় এমআরআই করে আমার কিছুটা সমস্যা দেখা যায় ডিক্সে L four five and three এই রিক্সতে তিনটে রিক্সে সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমাকে ভর্তি করে এখানে আমি ভর্তি হয়ে যাই দশ দিন যাবত আমি থাকছি এখানে এখানে ফিজিওথেরাপি নিছি এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এখান থেকে নিয়ে আমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়েছি এখন আজকে বাসায় চলে যাচ্ছি আসলে মানুষের শরীরের ব্যাপারটা অনেক সেন্সিটিভ আমি মনে করি যার ব্যথা মানে যে অসুস্থ হয় সেই সেটা ভালো বোঝে সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে কেয়ার নেওয়া উচিত যেন সে কোনো কোনো কিছুই হলে মাজার ব্যথা হোক পায়ে ব্যথা হোক যেটাই হোক অন্তত ফিজিক্যালি একটা ভালো একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত তারপরে সে যেটা সাজেস্ট করে সেটাতে সে ফলো আপ করলেই মানে ভালো হয় এবং এই রোগের অনেকগুলা ডাক্তার আছে আসলে এইগুলাতে ইউটিউবে যা দেখবেন আমাদের ঢাকাতে ডিপিআরসি শফিউল্লাহ প্রধানের একটা চেম্বার আছে শ্যামলী রিং রোড এখানে এসে আপনারা দেখাতে পারেন ইনশাল্লাহ এখানে আসতে পারে আশা করা যায় যে হয়তো বা ভালো হবে যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় তাহলে ভালো হবে আল্লাহ যদি ভালো করে তা হবে ইনশাল্লাহ হবে তবে এখানকার ট্রিটমেন্ট গুলো ভালো আপনি এরা যদি কারো মনে করেন যে এই সমস্যায় ভুগছে ভুগছি সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এবং যেহেতু আমি ভালো হয়েছি এবং আমার সাথে আরো অনেকজনও